হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি বরাবরের মতোই আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে চলে আসি এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে মজাদার বিরিয়ানি রান্না করা যায় চলুন তাহলে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি কিভাবে কি করি দেখে নিই প্রথমেই আমি ভালোভাবে মাংসটা মেখে নিব মাংসটা মাখার জন্য আমি প্রথমেই দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা টক দই এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচের মতো বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানি মশলা স্বাদ মতো লবণ লবণ এক টেবিল চামচ এখন আমি এটা খুব ভালো করে মেখে নিব মাংসটা আমার মাখা শেষ এখন আমি মাংসটা আমার মাখানো শেষ এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব কারণ এটা আমি ইফতারিতে খাবো সেজন্য সময় নিয়ে হাতে আপনারা যদি চান আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে রান্নাটা শুরু করি চলুন রান্নাটা করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপের মতো যেহেতু মাংস মেরিনেটে আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে সেজন্য অল্প একটু দিয়েছি পেঁয়াজ দুটা তেজপাতা পেঁয়াজটা আমার ভাজা হয়নি এখনো ভালোভাবে বেছে নিতে হবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব ভালোভাবে কষাবো কষানোর জন্য আমি আর এক্সট্রা পানি ইউজ করছি না কারণ এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই অনেক পানি এমনিতেই উঠে যাবে এটার জন্য আর এক্সট্রা পানি ইউজ করার দরকার নেই মিডিয়াম আছে আমি এখন রান্নাটা করে নেব যে দেখুন বন্ধুরা আমার মাংসটা থেকেই কতটা পানি উঠেছে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করিনি এই পানিটা এখন শুকাতে হবে একদম কষা কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আরও তিন থেকে চার মিনিট লাগবে পানিটা আমার শুকাতে মাংসটা আমার হয়ে গেছে এখন আমি পিসগুলো উঠিয়ে নিব এখন আমি মাংসের কষানো মশলাতেই আগে থেকে ধুয়ে রেখা চালগুলো দিয়ে দিব এখন আমি এটা ভালোভাবে নেড়ে যে মশলাটা মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভালোভাবে চালটা ভেজে নিব ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব পানিটা বলক না ফোটা পর্যন্ত পানিটা বলক চলে আসে আমি এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব ভালো করে আবার নাইয়ে দিব চালটা সামান্য ফুটে আসলে আমি এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দেব আরও দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব আমি এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব অর্ধেক পিস দিয়ে নাড়াচাড়া করে আরও অর্ধেক দিয়ে দেবো সামান্য উপকরণ দিয়ে বিরিয়ানিগুলো আছে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করব বিরিয়ানিটা আমার হয়ে গেছে এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমি সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখবেন আশা করি ভালোই লাগবে আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা